বাবা তার নাচন দেখো কলা পাতার নাচন দেখো রঙ্গিলা বাতাসে রঙ্গিলা বাতাসে বৃদ্ধা যে পথে ছিল কেউ যদি আসে আমায় একটু ভালোবাসে ধরিলা তুমি আমার বুক ভরিলা সুখে সুখের সব রঙ্গিলা পাতার নাচন দেখো রঙ্গিলা বাতাসে রঙ